চট্টগ্রাম চিড়িয়াখানা বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত এটি শহর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তর পূর্ব দিকে পাহাড়তলি ইউএসডিসি মেডিকেল কলেজের বিপরীতে পাহাড়ের পাদদেশে ছয় একর ভূমির অবস্থিত উনিশশো অষ্টাশি সালে চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক অনুমান্না এবং চট্টগ্রামের অন্যান্য অভিজাত ব্যক্তিবর্গ প্রাথমিকভাবে কয়েস লেখে বিনোদন শিক্ষা এবং গবেষণা উদ্দেশ্যে একটি ডিউনার স্থাপনের উদ্যোগ পরবর্তীতে উনিশশো উনানব্বই সালের আঠাশে ফেব্রুয়ারি এই চিড়িয়াখানা সাধারণের জন্য উন্মুক্ত করা হয় প্রথম দিকে এক টিকিটে চিড়িয়াখানা এবং কালো ভালুক ভারতীয় সিংহ আফ্রিকান জেব্রা চিত্রা হরিণ সাম্বার হরিণ মুখপোড়া হনুমান পেরা হরিণ উল্লু রেশাস বানর উল্টুলেজি বানর চিতা বিড়াল তিতির ময়ূর বাঘ ধনেশ মদনটাপ তিলাগুহু ভুবনশীল প্রভৃতি উল্লেখযোগ্য চলতি বছর চিড়িয়াখানার ভিতরে হাঁটার পথ এবং পাহাড় কেরা গাইড ওয়ার্ল্ড রঙিন দেয়াল চিত্রে রাঙানো হয়েছে শিশুদের আকৃষ্ট করতে যাতে এখানে প্রবেশের সাথে সাথে এত রং তাদের মন আনন্দে ভরে ওঠে চিড়িয়াখানা লাগোয়া প্রায় আড়াই একর বিস্তৃত পাহাড়ের পাদদেশে প্রায় সাতশো তিরিশ ফুট দীর্ঘ গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে বাইশ লাখ ইতিহাস থেকে জানা যায় উনিশশো অষ্টআশি সালে চট্টগ্রামে তৎকালীন জেলা প্রশাসক এম মান্না চট্টগ্রামের অন্যান্য অভিজাত ব্যক্তিবর্গ প্রাথমিকভাবে চিত্র বিনোদন শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেয় নতুন সাজে সাজলো চট্টগ্রাম চিড়িয়াখানার কিচির মিচির করছে পাখি নানা জাতের পশু পাখির কলরবকে রঙিয়ে তুলছে বাঘের গর্জন দর্শনার্থীর মন দৌড়াচ্ছে সিংহের দৌড়াদৌড়ি শরীরের খেলাধুলায় বিমোহিত হচ্ছে শিশু কিশোর সঙ্গে নতুন করে যোগ হয়েছে দৃষ্টিনন্দ মনোমুগ্ধকর রঙিন সিঁড়ি আনন্দের দুটি ছড়াচ্ছে সিঁড়িতে ব্যবহৃত রঙের পাহাড় ফলে আমূল পরিবর্তন হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা পেয়েছে নতুন অবয়ব উন্নয়ন হয়েছে অবকাঠামো দৃষ্টিনন্দন ও নান্দনিক হচ্ছে পুরো আঙ্গিনা সম্পন্ন হয়েছে নানা সৌন্দর্যবর্ধক কাজ করেছে পরিবেশ সাগরের মতো রূপ পেয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা শিকড় সৌন্দর্য একটা অংশ উদ্বোধনের মাধ্যমে উন্মুক্ত করা হয়েছে জানা যান চট্টগ্রাম চিড়িয়াখানার সৌন্দর্য বর্তমানে পাহাড়ের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয়েছে বড় আকারের তিনটি সিঁড়ি সিঁড়িগুলোর দৈর্ঘ্য হাজার চারশো চুরানব্বই ফুট একই সঙ্গে বৃদ্ধি করা হয়েছে চিড়িয়াখানা আয়োজন সংগ্রহশালী করা হয়ে পাখি রেখেছে বিভিন্ন শ্রেণীর শতাধিক প্রাণী চিড়িয়াখানায় আছে দেশের একমাত্র দুর্লভ সাদা বাঘ দক্ষিণ আফ্রিকা থেকে তেত্রিশ লাখ টাকা বেয়ে আনা হয়েছিল একটি বাঘ ও একটি বাঘিনী আছে জেব্রা সিংহ হরিণ বালক বানর কমির আছে ন্যাচারাল মিনি অ্যাভিয়ারি ষাট ফুট দৈর্ঘ্য ও পঁচিশ ফুট প্রস্তের শালায় আছে ছয় প্রজাতির তিনশো পাখি বাঘের মধ্যে আছে বাঘ বিষ প্লাটিন বার পঞ্চাশ জোড়া প্রিজম দশ জোড়া রিং নেট প্যারোট দশ জোড়া টেল পঞ্চাশ জোড়া নেট হাউট এক জোড়া শিশুদের করা হয়েছে থেকে এক টিকিটে চিড়িয়াখানা এবং ফরেস্ট লেক প্রবেশের সুযোগ থাকলে উনিশশো পঁচানব্বই সালে দর্শনার্থীদের স্বচ্ছন্দের পাশাপাশি প্রাপ্তি লাভের বিষয়টি বিবেচনা করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দুটি আলাদা গেটে পৃথক টিকিটের মাধ্যমে প্রবেশের ব্যবস্থা করে উনিশশো উনানব্বই সালে চিড়িয়াখানা উদ্বোধনের পর টিকিটের মূল্য ছিল এক টাকা পরবর্তী তা বৃদ্ধি করা হয় দুই টাকা এভাবে পশু পাখির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে টিকিটের দাম বর্তমানে প্রতি টিকিটের দাম পঞ্চাশ টাকা বর্তমানে এই চিড়িয়াখানায় স্তন্যপায়ী পাখি এবং সরিশিল্প মিলিয়ে বাহাত্তর প্রজাতির তিন শতাধিক প্রাণী রয়েছে এদের মধ্যে রয়েল বেঙ্গল টাইগার মায়াহরি এশীয় কালো ভালুক ভারতীয় সিংহ আফ্রিকান যাত্রা চিত্রা হরিণ সাম্বার হরিণ মটপোড়া হনুমান প্যারা হরিণ রেশাসপানর বুলবুলে যে বানর চিতা বিড়াল তিতির ময়ূর পার্থরস মদনটাট তিলাবুবু ভুবনশীল প্রভৃতি উল্লেখযোগ্য চলতি বছর চিড়িয়াখানার ভিতরে হাঁটার পথ এবং পাহাড় গেরা গাইড ওয়ালটি রঙিন দেয়াল চিত্রে রাঙানো হয়েছে শিশুদের আকৃষ্ট করতে যাতে এখানে প্রবেশের সাথে সাথে এত রং তাদের মন আনন্দে ভরে ওঠে চিড়িয়াখানা লাগোয়া প্রায় আড়াই একর বিস্তৃত পাহাড়ের পাদদেশে প্রায় সাতশো তিরিশ ফুট দীর্ঘ গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে বাইশ লাখ টাকায় ইতিহাস থেকে জানা যায় উনিশশো অষ্টআশি সালে চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক এম মান্নাথ নান্দনিক হচ্ছে পুরো আঙ্গিনা সম্পন্ন হয়েছে নানা সৌন্দর্যবর্ধক গাছ বেড়েছে পরিধি সম্পূর্ণ নতুন রূপ পেয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা শীঘ্রই সৌন্দর্যবর্ধন অংশ উদ্বোধনের মাধ্যমে উন্মুক্ত করা হয়েছে জানা যায় চট্টগ্রাম চিড়িয়াখানার সৌন্দর্যবর্ধনে পাহাড়ের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয়েছে বড় আকারের তিনটি সিঁড়ি সিঁড়িগুলো দৈর্ঘ্য হাজার চারশো চুরানব্বই ফুট একই সঙ্গে বৃদ্ধি করা হচ্ছে চিড়িয়াখানার আয়তন সম্প্রসারণ করা হয় বাঘের খাঁচা আগে বাঘের খাঁচা ছিল প্রায় তিন হাজার দুইশো বর্গ ফুট আয়তনের এখন করা হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রথমবারের মতন এসেছে শিশুদের জন্য তৈরি করা হয়েছে কিডস জোন দৃষ্টিনন্দন করা হয়েছে অভ্যন্তরীণ পথগুলো বর্তমানে চিড়িয়াখানা তিনশো ষাটটি প্রজাতির প্রাণী রয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত এটি শহরটি কেটেই চিড়িয়াখানা এবং ফয়েস লেক প্রবেশের সুযোগ থাকলেও উনিশশো সালে দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি বাড়তি লাভের বিষয়টি বিবেচনা করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দুটি আলাদা গেটে পৃথক টিকিটের মাধ্যমে প্রবেশের ব্যবস্থা করে উনিশশো সালে চিড়িয়াখানা উদ্বোধনের পর টিকিটের মূল্য ছিল এক টাকা পরবর্তী তা বৃদ্ধি করা হয় দুই টাকা এভাবে পশু পাখির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে টিকিটের দাম বর্তমানে প্রতি টিকিটের দাম পঞ্চাশ টাকা বর্তমানে এই চিড়িয়াখানায় স্তন্যপায়ী পাখি এবং সরীসৃপ মিলিয়ে বাহাত্তর প্রজাতির তিন শতাধিক প্রাণী রয়েছে এদের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার মায়া হরিণ এশীয় কালো ভালুক ভারতীয় সিংহ আফ্রিকান জেব্রা চিত্রা হরিণ সাম্বার হরিণ মুখপোড়া হনুমান প্যারা হরিণ উল্লুক রেশাস বানর উল্টুলেজি বানর চিতা বিড়াল তিতির ময়ূর রাজধনেশ মদনটাক তিলাগুবু ভুবনশীল প্রভৃতি উল্লেখযোগ্য চলতি বছর চিড়িয়াখানার ভিতরে হাঁটার পথ এবং পাহাড় ঘেরা গাইড ওয়ালটি রঙিন দেয়াল চিত্রে রাঙানো হয়েছে শিশুদের আকৃষ্ট করতে যাতে এখানে প্রবেশের সাথে সাথে এত রং তাদের মন আনন্দে ভরে চিড়িয়াখানা লাগোয়া প্রায় আড়াই একর বিস্তৃত পাহাড়ের পাদদেশে প্রায় সাতশো তিরিশ ফুট দীর্ঘ গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে বাইশ লাখ টাকায় ইতিহাস থেকে জানা যায় উনিশশো অষ্টআশি সালে চট্টগ্রামে তৎকালীন জেলা প্রশাসক এবং মান্না চট্টগ্রামে অন্যান্য অভিজাত ব্যক্তিবর্গ প্রাথমিকভাবে ফয়েসলেক চিত্ত বিনোদন শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেই নতুন সাজে সাজল চট্টগ্রাম চিড়িয়াখানার কিচিরমিচির করছে পাখি নানা জাতের পশু পাখির কলরবকে রঙিয়ে তুলছে বাঘের গর্জন দর্শনার্থীর মন্দুরাজ্যে সিংহের দৌড়াদৌড়ি হরিণের খেলাধুলায় বিমোহিত হচ্ছে শিশু কিশোররা সঙ্গে নতুন করে যোগ হয়েছে দৃষ্টিনন্দ মনোমুগ্ধকর রঙিন সিঁড়ি আনন্দের জুতি ছড়াচ্ছে সিঁড়িতে ব্যবহৃত রঙের পাহাড় ফলে আমূল পরিবর্তন হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানার পেয়েছে নতুন অবয়ব উন্নয়ন হয়েছে অবকাঠামোর দৃষ্টিনন্দন ও নান্দনিক হচ্ছে পুরো আঙ্গিনা সম্পন্ন হয়েছে নানা সৌন্দর্যবর্ধক কাজ বেড়েছে পরিধি সম্পূর্ণ নতুন রূপ পেয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা শীঘ্রই সৌন্দর্যবর্ধন অংশ উদ্বোধনের মাধ্যমে উন্মুক্ত করা জানা যায় চট্টগ্রাম চিড়িয়াখানার সৌন্দর্য বর্ধনে পাহাড়ের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয়েছে বড় আকারে তিনটি সিঁড়ি সিঁড়িগুলোর দৈর্ঘ্য হাজার চারশো চুরানব্বই ফুট একই সঙ্গে বৃদ্ধি করা হচ্ছে চিড়িয়াখানার আয়তন সম্প্রসারণ করা হয় বাঘের খাঁচা আগে বাঘের খাঁচা ছিল প্রায় তিন হাজার দুইশো বর্গ ফুট আয়তনের এখন করা হয়েছে প্রায় চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত ইনকিউবেটরের অজগরের ছাব্বিশটি বাচ্চা ফোটানো হয়েছে চিড়িয়াখানায় করোনাকালে জন্ম নিয়েছে বিভিন্ন শ্রেণীর শতাধিক প্রাণ চিড়িয়াখানা হচ্ছে দেশের একমাত্র দুর্লভ সাদা বাঘ দক্ষিণ আফ্রিকা থেকে তেত্রিশ লাখ টাকা দিয়ে আনা হয়েছিল একটি বাঘ ও একটি বাড়ি আছে চেকরা শিক্ষক হরিণ ভালুক বানর আছে natural mini aviary side foot দৈর্ঘ্য ও পঁচিশ ফুট প্রস্তর শালায় আছে ছয় প্রজাতির তিনশো পাখি পাখির মধ্যে আছে লাভবাগ বিশ জোড়া লাফিংবাগ পঞ্চাশ জোড়া পিজান দশ জোড়া রিং নেট প্যারুট দশ জোড়া কোকাটেল পঞ্চাশ জোড়া ও মেখাও এক জোড়া শিশুদের জন্য তৈরি করা হয়েছে কিডস জোন দৃষ্টিনন্দন করা হয়েছে অভ্যন্তরীণ পথগুলো বর্তমানে চিড়িয়াখানায় তিনশো ষাটটি প্রজাতির প্রাণী রয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত এটি শহর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তর পূর্ব দিকে পাহাড়তলি ইউএসডিসি মেডিকেল কলেজের বিপরীতে পাহাড়ের পাদদেশে ছয় একর ভূমির উপর অবস্থিত উনিশশো অষ্টআশি সালে চট্টগ্রামে তৎকালীন জেলা প্রশাসক এম এম মান্না এবং চট্টগ্রামের অন্যান্য অভিজাত ব্যক্তিবর্গ প্রাথমিকভাবে ফয়েজ লেকে ক্ষিপ্ত বিনোদন শিক্ষা এবং গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেয় পরবর্তীতে উনিশশো সালে আঠাশে ফেব্রুয়ারি এই চিড়িয়াখানা সাধারণের জন্য উন্মুক্ত করা হয় প্রথম দিকে এক টিকিটেই চিড়িয়াখানা এবং ফয়েসলে প্রবেশের সুযোগ থাকলে উনিশশো সালে দর্শনার্থীদের স্বচ্ছন্দের পাশাপাশি প্রার্থী লাভের বিষয়টি বিবেচনা করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দুটি আলাদা গেটে পৃথক টিকিটের মাধ্যমে প্রবেশের ব্যবস্থা করে উনিশশো সালে চিড়িয়াখানা উদ্বোধনের পর টিকিটের মূল্য ছিল এক টাকা পরবর্তী তা বৃদ্ধি করা হয় দুই টাকা এভাবে পশু পাখির সংখ্যা বেড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে টিকিটের দাম বর্তমানে প্রতি টিকিটের দাম পঞ্চাশ টাকা বর্তমানে এই চিড়িয়াখানায় স্তন্যপায়ী পাখি এবং সরীসৃপ মিলিয়ে বাহাত্তর প্রজাতির তিন শতাধিক প্রাণী রয়েছে এদের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার মায়াহরিণ এশীয় কালো ভালুক ভারতীয় সিংহ আফ্রিকান জেব্রা চিত্রা হরিণ সাম্বার হরিণ মুখপোড়া হনুমান টেরা হরিণ উল্লু রেশাস বানর উল্টুলেজি বানর চিতা বিড়াল তিতির ময়ূর রাধনেশ মদনটাক তিলাগুহু ভুবনশীল প্রভৃতি উল্লেখযোগ্য চলতি বছর চিড়িয়াখানার ভিতরে হাঁটার পথ এবং পাহাড় কেরা গাইড ওয়ালকে রঙিন দেয়াল চিত্রে রাঙানো হয়েছে শিশুদের আকৃষ্ট করতে যাতে এখানে প্রবেশের সাথে সাথে এত রং তাদের মন আনন্দে ভরে ওঠে চিড়িয়াখানা লাগোয়া প্রায় আড়াই একর বিস্তৃত পাহাড়ের পাদদেশে প্রায় সাতশো তিরিশ ফুট দীর্ঘ গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে বাইশ লাখ টাকায় ইতিহাস থেকে জানা যায় উনিশশো অষ্টআশি সালে চট্টগ্রামে তৎকালীন জেলা প্রশাসক মান্না চট্টগ্রামের অন্যান্য অভিযোগ ব্যক্তিবর্গ প্রাথমিকভাবে ফয়েসলে চিত্ত বিনোদন শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা স্থাপনার উদ্যোগ নেয় নতুন সাজে সাজলো চট্টগ্রাম চিড়িয়াখানার কিচির মিচির করছে পাখি নানা জাতের পশু পাখির কলরবকে রাঙিয়ে তুলছে বাঘের গর্জন দর্শনার্থীর মন জোগাচ্ছে সিংহের দৌড়াদৌড়ি হরিণের খেলাধুলায় বিমোহিত হচ্ছে শিশু কিশোর সঙ্গে নতুন করে যোগ হয়েছে দৃষ্টিনন্দ মনোমুগ্ধকর রঙিন সিঁড়ি আনন্দের জুতি ছড়াচ্ছে সিঁড়িতে ব্যবহৃত রঙের পাহাড় ফলে আমূল পরিবর্তন হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা পেয়েছে নতুন উন্নয়ন হয়েছে অবকাঠামো দৃষ্টিনন্দন ও নান্দনিক হচ্ছে পুরো আঙ্গিনা সম্পন্ন হয়েছে নানা সৌন্দর্যবর্ধক কাজ বেড়েছে পরিধি সম্পূর্ণ নতুন রূপ পেয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা শীঘ্রই সৌন্দর্যবর্ধন অংশ উদ্বোধনের মাধ্যমে শালায় আছে ছয় প্রজাতির তিনশো পাখি পাখির মধ্যে আছে লাভবার্ড বিশ জোড়া লাপিং বার্ড পঞ্চাশ জোড়া পিজন দশ জোড়া রিংনেট টেরুট দশ জোড়া কোকাটেল পঞ্চাশ জোড়া ও মেখাও এক জোড়া শিশুদের জন্য তৈরি করা হয়েছে কিডস জোন দৃষ্টিনন্দন করা হয়েছে অভ্যন্তরীণ পদ্ধতি বর্তমানে প্রাণী রয়েছে সালে চট্টগ্রামে তৎকালীন জেলা প্রশাসক এম এ মান্না এবং চট্টগ্রামের অন্যান্য অভিজাত ব্যক্তিবর্গ প্রাথমিকভাবে ফয়েস লেকে চিত্ত বিনোদন শিক্ষা এবং গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেয় পরবর্তীতে উনিশশো সালের আঠাশে ফেব্রুয়ারি এই চিড়িয়াখানা সাধারণের জন্য উন্মুক্ত করা হয় প্রথম দিকে এক টিকিটে চিড়িয়াখানা এবং ফয়েস লেক প্রবেশের সুযোগ থাকলেও উনিশশো পঁচানব্বই সালে দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি প্রার্থী লাভের বিষয়টি বিবেচনা করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দুটি আলাদা গেটে পৃথক টিকিটের মাধ্যমে প্রবেশের ব্যবস্থা করে উনিশশো সালে চিড়িয়াখানা উদ্বোধনের পর টিকিটের মূল্য ছিল এক টাকা পরবর্তী তা বৃদ্ধি করা হয় দুই টাকা এভাবে পশু পাখির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে টিকিটের দাম বর্তমানে প্রতি টিকিটের দাম পঞ্চাশ টাকা বর্তমানে এই চিড়িয়াখানায় স্তন্যপায়ী পাখি এবং সরীসৃপ মিলিয়ে বাহাত্তর প্রজাতির তিন শতাধিক প্রাণী রয়েছে এদের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার মায়া হরিণ এশীয় কালো ভালুক ভারতীয় সিংহ আফ্রিকান জেব্রা চিত্রা হরিণ সাম্বার হরিণ মুখপোড়া হনুমান হরিণ উল্লু রেশাস বানর উল্টুলেজি বানর চিতা বিড়াল তিতির ময়ূর রাধনাস মদনটাক তিলাগুহু ভুবনশীল প্রভৃতি উল্লেখযোগ্য চলতি বছর চিড়িয়াখানার ভিতরে হাঁটার পথ এবং পাহাড় গেরা গাইড ওয়ালকে রঙিন দেয়াল চিত্রে রাঙানো হয়েছে শিশুদের আকৃষ্ট করতে যাতে এখানে প্রবেশের সাথে সাথে এত রং তাদের মন আনন্দ বিস্তৃত পাহাড়ের পাদদেশে প্রায় সাতশো তিরিশ ফুট দীর্ঘ কাইট ওয়াল নির্মাণ করা হয়েছে বাইশ লাখ টাকায় ইতিহাস থেকে জানা যায় উনিশশো অষ্টাশি সালে চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক এম এম আন্না চট্টগ্রামের অন্যান্য অভিজাত ব্যক্তিবর্গ প্রাথমিকভাবে ফয়েস চিত্র বিনোদন শিক্ষা ও গবেষণা উদ্দেশ্যে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেয় নতুন সাজে সাজলো চট্টগ্রাম চিড়িয়াখানার কিচিরমিচির করছে পাখি নানা জাতের পশু পাখির কলরবকে রাঙিয়ে তুলছে বাঘের গর্জন দর্শনার্থীর মন জোড়াচ্ছে সিংহের দৌড়াদৌড়ি হরিণের খেলাধুলায় বিমিহিত হচ্ছে শিশু কিশোররা সঙ্গে নতুন করে যুগ হয়েছে দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর রঙিন সিঁড়ি আনন্দের দুধে ছড়াচ্ছে শিলিতে ব্যবহৃত রঙের পাহাড় ফলে আমূল পরিবর্তন হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানার পেয়েছে নতুন অবয়ব উন্নয়ন হয়েছে অবকাঠামোর দৃষ্টিনন্দন ও নান্দনিক হচ্ছে পুরো আঙ্গিনা সম্পন্ন হয়েছে নানা সৌন্দর্যবর্ধন কাজ বেড়েছে পরিধি সম্পূর্ণ নতুন রূপ পেয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা শীঘ্রই সৌন্দর্যবর্ধন অংশ উদ্বোধনের মাধ্যমে উন্মুক্ত করা হয়েছে জানা যায় চট্টগ্রাম চিড়িয়াখানার সৌন্দর্য বর্তনে পাহাড়ের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয়েছে বড় আকারের তিনটি